দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি ও বন্ধু খুঁজা আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমার বন্ধু কথা দিয়েছি পারো তুমি বন্ধু আমি ভুলি নাই ভুলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই মরণ কালে তোমায় যেন মরণ কালে একবার যেন তোমার দেখা পাই যদি না পাই সে কালে যাই দেবী যদি তখন জানো তুমি বন্ধু আমি ভুলি নাই ভুলতে পারো তুমি পাই তোমারে যাইবে বিপদে সোনার তরি অঙ্গার হইব সোনার তরি অঙ্গার হইব প্রেম কিছু নাই রে আমার সোনা ধরে তুমি কোথায় রইলা